এই কাজগুলো নিষিদ্ধ কিন্তু সে নিষিদ্ধতাটা আবার হারাম পর্যায়ে নয় এটাকে মাকরু তাহারিমি বলেছেন ফোকায়ক রামের বেশিরভাগ যার কারণে মাসজিদে দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে বসে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে সেটা মাকরু হবে এবং অনুচিত হবে সেটা অন্যায় হবে এটা করা উচিত নয় যদি কেউ মসজিদে এসেছেন আর কথা প্রসঙ্গে এমন কোনো কথা বলেছেন যেটা মোবাহ কথা ধরুন আজকে বাহিরে কি হয়েছে অমুক জায়গায় কি হয়েছে এ কথাটা প্রসঙ্গত একজন আরেকজনকে বললেন তো এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনার মজলিস করেছেন ব্যাপারটা এরকম না এরকম যদি হয় তাহলে সেটা বলা কোনো নিষিদ্ধ না সেটা মোবাহ অর্থাৎ এটুকু বললে সেটা গুণা হয়ে যাবে এমন নয় আর যদি একান্ত দুনিয়ার আলাপ আলোচনা করেন তাহলে সেটা করা অনুচিত হবে সেটা মাকরু হবে কিন্তু ঢালাওভাবে দুনিয়ার সব আলাপ হারাম এমনটি বলার কোনো কারণ এ বিষয়ে একটি ভিত্তিহীন হাদিস এর কথা অনেকে বলে থাকেন যে মসজিদ নিয়ে আলাপ করলে তার আমলসমূহ ভস্য হয়ে যায় জ্বলে পড়ে শেষ হয়ে যায় যেমন আগুন কাঠকে